অর্ব কালেক্ট করার পর আচ্ছা শুন আমার সাথে আমার সাথে আমার সাথে আমার একটা পারফেক্ট আছে সাবির আমার সাথে আয় কোথাও নড়বি না ওকে শোন না মাথা রে ভাই উঠতে দে দাঁড়া দাঁড়া এখানে একদম পারফেক্ট ফুল প্রুফ প্ল্যান আমি দেখছিলাম যদি ওরা এদিকে আসে তাহলে শেষ এটা জাস্ট মনে রাখবো আমাকে দিতে পারে Easy! GG. Let's go bro easy wow আমার কেন জানি ল্যাগ করতেছে না বাল মানে বাল কি বলতেছি ভালো হয়েছে গালি সব জায়গায় খালি গালি ছিপ বেয়াদব ভিত্ত আবার আবার আমার সাথে ওরা এবার আমাদের সাথে এখানে আসবে হিল করে হ্যাঁ ই দিয়ে হিল করে ই দিয়ে রাইট ক্লিক করলে তুই নিজের হিল করবি ই দিয়ে লেফট ক্লিক করলে তুই অন্যদেরকে হিল করবি বুঝেছো হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি আমি তো জানি আচ্ছা তো আবার জিজ্ঞেস করছিস কেন ওয়াও ওয়াল তো ভাঙাই দিছো আচ্ছা।, আচ্ছা অসুবিধা না অসুবিধা না ওরা এদিকে আসলে তো মরবে আস্তে আস্তে Spike down B. Hala poke আমি কি এস পাবো জানি না পাইতেও পারো ভাই পিছনে পিছনে সাবিত সাবিত পিছনে আমাদের আরে সেই সেই সেই আমরা just better no yes Yes. You know I know you know what must be done. <laughs> ও বলেই দিচ্ছে আই I নো know. হ্যাঁ এবারে এখানে আসি এবারে এখানে আসি ওরা কোথাও পারতেছে না শালারা বলো when she was just a <coughs> okay shut up Rita, shut up shut up no gun demonetization no gun no gun এখানে আমি ওয়াল রেস করে দিই এখানেও সেম প্ল্যান ওকে এখানেও সেম প্ল্যান আমি উঠাই দিই নাকি না Wall race. Wall race. Thanks bro thanks don't worry এখানে ওরা কেউ নাই ভাই বিতে কেউ নাই কেন আজব আমরা পুরো পাগলের মতো যাইস না চল চল চল দাঁড়া অফ নিও দাঁড়া আমি অফ তাহলে আমিও নিও আপনাকে না না বাদ না না না না না না না না আমি আরে না আমি অপ নিয়ে সামনে রাস করবো কেন পাগল নাকি আমি এখন কি মারা খামো পিছে পুরো একদম এই যে একটা আসছে একজন আসছে একজন আসছে ও দাঁড়া আমি একটু এক দুজন আসছে আরে দাঁড়া না শিওরটি আসছে ও মাই গড ওরা সবাই বিতে ওরা সবাই বিতে ফাক সবাই না Let's fucking go, bro. One enemy remaining. What a beat, beat, beat, beat, beat. Let's go, let's go. Carry people. Follow. Sabi, the guy under heal, Kori. Ah, Palam. Palam. Bye, the match point. That's the thing. Oh, let's fucking go, let's fucking go. লাগছে ball like this, na. I don't kill. Direct time is kill. What the hell? Show me. কি E te te te te te te te te di di di visto che vedi prodotto di te na mo avuto quello আরে ব্লাইন্ড মাইরা দিস আল্লাহ রিভাইভ দে আমার একটু তুই এমন ভাবে রাশ দিলে আমি ভয় পেয়ে গেছি sekarang eh, nanti bukan. Revde tu já na sabit. Dani, Dani. Oh, seri Itu isso. Que te 30 seconds left. Tapi asas asas. Ini ya, ini ya, ini ya. Bisa ya, sih. buraya sığınandı. Neta creo que fuera de... GTX, ¿verdad? Ajá. हमें और देखी नहीं भाई जी जी जी Good game guess. Dammi te cosita. Ah. Ah. <laughs>